আসসালামু আলাইকুম welcome my MD Suman icon YouTube channel আমার এই ভিডিওটি হচ্ছে এমব্রয়ডারি কামিজ কামিজের ডিজাইন গলায় হাতায় আর হচ্ছে পিছনের পাঠে তো ডিজাইনের ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য আশা করি ফুল ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার দোকানটি হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর তেতাল্লিশ নম্বর হাউস এক নম্বর road Dhaka medical Bangladesh medical পিছন সাইট অপোজিটে আমার বুটিক্সটা তো এটি একটি কামিজ ডিজাইন এমব্রয়ডারি আমার কামিজ শুধু এমব্রয়ডারি ডিজাইনের রেট হচ্ছে আপনার তেরোশো টাকা আমার এখানে দুইটা ডিজাইনের ভিডিও আছে একসঙ্গে আরেকটা ডিজাইনের ভিডিও আছে সামনের দিকে তো অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন ডিজাইন পছন্দ হয়ে থাকলেও কমেন্টে জানাইতে পারেন আবার আপনারা কাজ করায় নিতে চাইলেও কমেন্টে জানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মনে করে আমার ইউটিউবটি নতুন তো আমি কীরকম ভিডিও বানাচ্ছি আমার ভয়েস ঠিক আছে কি না সেটাও কমেন্টে জানাতে পারেন ডিজাইনের ভিডিওটা অবশ্যই কেমন লাগছে আপনার অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে জেন ভিডিওটি তো সব থেকে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার বুটিক্সটা আপনার নয় নম্বর সেক্টরে তো ডিজাইনের যে ভিডিওগুলি আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো আমি কি ধরনের কাজ করি প্লাস কীরকম হচ্ছে সেগুলো দেখানোর জন্যই ভিডিওটি বানানো তো আশা করি আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট হ্যাঁ, করবেন তো আমার কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো আমি প্রতিনিয়ত কাজ করি তো ব্যস্ততার কারণে ভিডিও বানা হয় না সময় হইলে আমি দুই একটা ভিডিও বানায় আপলোড করি আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে যে কোনো ডিজাইনের ভিডিও পছন্দ হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো মোবাইলেই আপনার এডিট করা মোবাইল দিয়ে স্ক্রিনের কালারটা সেরকম আসে না সেটা যদি খারাপ হয় সেটাও কমেন্টে জানাতে পারেন আমার বুটিক্সে সব ধরনের কাজ হয় আপনার ব্লগ হয় এম্ব্রয়ডারি হয় সব সব থেকে ভালো এপ্লিকের কাজটা চাদরের ওটার কাজটা বেশি ভারী অনেক সুন্দর দেখতে তো অবশ্যই আসবেন আমার বুটিক্সে নয় নম্বর সেক্টর এক নম্বর রোড তেতাল্লিশ নম্বর house A M tailoring and boutiques Dhaka medical college opposite এক নম্বর রোডে অপোজিটেই বাংলাদেশ মেডিকেলের অপোজিটেই আমার ইউটিউব চ্যানেলটি তো প্রায় আপনার একশো পাঁচটি ভিডিও আপলোড দেওয়া আছে সবগুলোই ডিজাইন ভিডিও আশা করি দেখবেন আশা করি ভিউয়ার্স আপনাদের ডিজাইনের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনের দিকে আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করব পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন